দ্বিতীয় আসামি হচ্ছেন নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন টিকটক করেছেন টিকটক করেছেন লাইকি